ছেলে মানে শারীরিক পরিশ্রম থেকে মানসিক পরিশ্রমের যন্ত্রণা ভোগ করা ছেলে মানে নিজের চাহিদাটাকে বঞ্চিত করে নিজের ফ্যামিলির চাহিদা নিয়ে টেনশন করা ছেলে মানে নিজের পরিবারের কথা চিন্তা করে নিজের ইচ্ছা আকাঙ্ক্ষা ভালোবাসা মানুষকে ত্যাগ করা ছেলে মানে পরিবারের কথা চিন্তা করে রাতের ঘুমটাও গুমহীন নেশায় আসক্তি হয়ে যাওয়া ছেলে মানে নিজের বন্ধুদের সাথে ঘুরতে যাওয়ার প্ল্যান করে নিজের মানিব্যাগে হাত দেওয়ার পরে নিজের পরিকল্পনাকে চেঞ্জ করে বন্ধুদেরকে না করে দেওয়া যে দোষ আজকে আমার শরীর খারাপ আমি যেতে পারবো না ছেলে মানে নিজের চা পাওয়াগুলোকে চাপ দিয়ে নিজের ফ্যামিলির চা পাওয়াগুলোকে পূরণ করতে হয় ছেলে মানে অনেক কষ্টের মধ্যেও একটু সুখ খুঁজে নেওয়া ছেলে মানে শত কষ্ট থেকেও নিজের ফ্যামিলির মুখে হাসি ফোটানো ছেলে মানে পুরনো একটা টি শার্ট পরে নিজের অনেকটা জীবনের অংশ পার করে দেওয়া ছেলে মানে নিজেকে জলাঞ্জলি দিয়ে সবাইকে খুশি করা ছেলে মানে নিজের কষ্ট বুকে চেপে রেখেও নিজের ফ্যামিলির কথা ভাবতে থাকা ছেলে মানে হাজারো চিন্তা মাথার মধ্যে রেখে পরিবারকে আশ্বাস দেওয়া ছেলে মানে সকাল থেকে রাত পর্যন্ত অক্লান্ত পরিশ্রম করে হাজার পথ হেঁটে চলা ছেলে মানে বাবার পর বাবার মতো করে নিজের পরিবারের দায়িত্ব নেওয়া এই হচ্ছে একটা পরিবারের ছেলে সন্তানের টেনশন আর ডিপ্রেশন বাবা চলে যাওয়ার পরে বাবার সেই বটগাছের মতো তার ফ্যামিলিকে আয়া হয়ে মাথার উপরে থাকা একটা পরিবারের মধ্যে একটা ছেলের ডিপ্রেশন আর টেনশন নিয়ে তাকে সারা জীবন কাটতে হয় তার পরিবারের কথা চিন্তা করতে হয় তার সংসারের কথা চিন্তা করতে হয় তার ফিউচারের কথা চিন্তা করতে হয় এই চিন্তা নিয়ে সে মরণ পর্যন্ত বেঁধে থাকে কত না চাপ তাদের মধ্যে আসে জীবনে অনেক কিছু বিসর্জন দিয়ে তার পরিবারের কথা চিন্তা করে নিজেকে সব আশা আকাঙ্ক্ষা থেকে দূরে রাখে